জোড়া শালিক আসছে হালকা যাচ্ছে না সমস্যা নাই তো কী হয়েছে দেখো ডগি দল আজকে হাওড়া হয়ে গেছিলো মর্নিং ওয়াক করতে এক দল মর্নিং ওয়াক করে চলে আসলো সেইগুলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল মর্নিং ওয়াক <laughs> এক দল বেরিয়েছিল ওখানটা একজন দাঁড়িয়েছে তুই তুই যা পিছনে তোকে রেখে ওরা চলে গেল তাড়াতাড়ি যা দূর যাবে না কেন তোমাদের রাস্তায় কটা কমসে কম একটা বাম্পার থাকে নাহলে দুটো আমাদের রাস্তায় রাখো গুনতে থাকো কটা করে পায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা বাম্পার এদিকে সাতটা এদিকে সাতটা চোদ্দোটা আসলে স্কুল আছে তো এখানে ওই কারণে স্কুলের জন্য বাজারে সুন্দর মনোরম দৃশ্য সব দোকান বন্ধ এখন সাতটা থেকে খুলবে সাতটা থেকে দশটা সাতটা থেকে হাওয়াটা মাছ সুন্দর morning friend welcome back to another day কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো today is thirty first May Monday আর এখন বাজে এক সেকেন্ড পনে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ভাবছি জলখাবারে আমি কিছু বানাবো তো সেটাই দেখি কি বানাই যেটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে গিয়ে আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি সেটাও তোমাদের জানাবো ভিডিও না দেওয়ার কারণটা কি ছিল তো চলো জলখাবার বানাই আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট ধাপি ছিল যেটাকে ভেঙে একটু বড় করে আর একটু যাতে বসাও যায় সেই জন্য আর একটা ধাপি বানানো হয়েছে নতুন করে তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি সরি ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখনও জল দিয়ে ভেজানো রয়েছে আর জলখাবার বানানোর জন্য দরকার কাঁচা লঙ্কা সেটা তো আমার গাছেই রয়েছে তো চলো গাছ থেকে কাঁচা লঙ্কা তোলা যাক প্রচুর পরিমাণে ধরেছে প্রায় পেকে গেছে গাছে আর এতই ধরেছে যে গাছটা লঙ্কার ভরে ভেঙেও গেছে দেখো এখানে দেখতে পারবে কিছু গাছ যেগুলো ভেঙে যাচ্ছে লঙ্কার ভরে আর প্লাস অনেক মোটা হয়ে গেছে লঙ্কাগুলো পেকেও গেছে নিজের চুলটা বেঁধে নাও তোমরা এটা হচ্ছে ফার্স্ট কাজ এখন আমরা এগুলোকে চপ করে নেব তার আগে কড়াইটা বসিয়ে দেবো তো দেন এগুলোকে চপ করে নেব তো এগুলো সব ধোয়া আছে ফার্স্ট হচ্ছে অনিয়ন করতে হবে অনিয়নটা একটু বেশি দিচ্ছি কারণ টেস্টটা ভালো হয় সেই কারণে এদিকে তেলটা গরম হতে হতে এদিকে আমার वेजिटेबल चपिंग uh, हो जाए টমেটোটা একটু বেশি দিচ্ছি because this is my favourite vegetable আর চপিংটা ভীষণ ছোটো ছোটো করে করে নিতে হবে নাহলে এটা সিদ্ধ হতে প্রবলেম হবে একটাতেই হয়ে যাবে দুটো লাগবে না রাখলে দেব না ওয়েস্ট করে লাভ নেই যেটুকু লাগবে ব্যাস সেটুকুই এদিকে অয়েল গরম হয়ে গেছে তাহলে এর মধ্যে দেবো একটুখানি জিরে আদা paste then turmeric powder then onion chop onion fry হতে একটু সময় লাগে আর এটাকে খুব বেশি জোর দিয়ে ফ্রাই করে নিলে পুড়ে যাওয়ার থাকে ওই জন্য এটাকে কম ফ্লেমে একটু টাইম নিয়ে ফ্রাই করাটা দরকার তাহলে কি হয় ভেতরে যে কাঁচা যে ভাবটা থাকে না ওটা কেটে যাবে গ্রিন চিলি দিয়ে দিলাম একসঙ্গে এগুলোকে ফ্রাই করতে পারবো এর মধ্যে যদি হালকা একটু লবণ ভীষণ কম পরিমাণে বিকজ ম্যাগি মশলার মধ্যে লবণটা রয়েছে সো সেই কারণে ভীষণই কম পরিমাণে ভালোভাবে এটাকে ফ্রাই করে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো পরিমাণ মতো বলতে খুবই অল্প পরিমাণে লাগবে so easy and so tasty এবার দিয়ে দেবো বয়েল ওয়াটার আর ওয়াটারটার মধ্যে দিয়ে দেবো সো ফ্যামিলি এই প্রসেস ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখো ভীষণই টেস্টি হয় আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি পড়তে বসে যাবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই